এখন আমাদের সাথে আছেন আমাদের ইন্ডিয়া স্টুডেন্ট মুকুল শেখ তিনি আমাদের এখানে ভর্তি হয়েছে এক মাস হবে হ্যাঁ এক মাস এক মাস তো এক মাসের মাথায় উনি ওনার ফার্স্ট কাজ পেল তো কাজটার অ্যামাউন্টটা কত স্যার পনেরো ডলার আচ্ছা এক মাসের মাথায় উনি তার ফার্স্ট কাজ পনেরো ডলার পনেরো ডলারের কাজ পেল তো এটা খুবই একটা বড় অ্যাচিভমেন্ট এক মাসের মাথায় আমার স্টুডেন্টরা এক মাসের মাথায় কাজ পায় আচ্ছা নীরব আপনি একটু স্ক্রিনটা বন্ধ করুন বকুল একটা স্ক্রিনটা শেয়ার করুন আপনি কাজটা দেখি আমরা যে কাজটা কি কিভাবে পেলো তো সেটার কৌশল আপনারা শিখুন তার কনভার্সেশন দেখব এবং তার কাজ যে পেলো তার আমার সমস্ত বিস্তারিত আমরা এখন দেখব ওই যে কাজটা কিসে কিসের ওপর কাজটা শুনতে পাচ্ছি ইউটিউবের ওকে আচ্ছা, হয়ে গেছে আচ্ছা কাজের অর্ডার যান ক্লিক করুন অর্ডার দিয়ে গেলাম এখানে ওকে অর্ডারে অর্ডারে এখানে অর্ডার হ্যাঁ হ্যাঁ অর্ডারে যাও এটার মধ্যে ক্লিক করুন এটার মধ্যে মাউস নেন হ্যাঁ এটার মধ্যে ক্লিক করুন কাস্টমারের পাশে লেখাটার মধ্যে ক্লিক করুন কাস্টমারের এখনটায় দাঁড়ান দাঁড়ান আমাকে মাউসটা দিন পাশে পাশে পাশে পাশে দাগটার লেখাটার মধ্যে ক্লিক করুন ওই লেখাটা মাউসটা দিন আমাকে মাউস দিচ্ছি এই যে এখানটা ক্লিক আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা তাহলে অর্ডারটা বেরিয়ে আসবে ওকে আচ্ছা অর্ডারটা হচ্ছে দেখি একবার একুশ ঘন্টা আছে বাকি একুশ ঘন্টা দু মিনিট আর বাকি আছে আচ্ছা দিন একুশ ঘন্টা দিন একুশ আচ্ছা, হ্যাঁ, ঘন্টা দশ দিনের জন্য নিয়েছি মানে আমি কোনো পেড প্রমোশন করাবো না আচ্ছা তাহলে ওনার কাজটা বিস্তারিত আপনি বলুন যে কাজটা কিভাবে পেলেন এবং কিভাবে ক্লায়েন্টের সাথে কথা হয়েছে সেগুলো একটু বিস্তারিত বলুন একটু স্যার ইনবক্স ইনবক্সটা দেখাবো স্যার হ্যাঁ ইনবক্সটা একটু দেখান আপনার কার্ড ক্লায়েন্টের সাথে কথা হয়েছে সেই কথা যে আপনার যে কনভারসেশন আমি রিকোয়েস্ট পাঠিয়েছিলাম স্যার রিকোয়েস্ট আগে দেখা দরকার আচ্ছা একদম প্রথম থেকে দেখান রাইট এই যে স্যার এটা একদম প্রথমেরটা রিকোয়েস্ট হ্যাঁ, আমি সেন্ড করেছিলাম হুম মনে হয় আমি একটু বেশি বেশি স্যার সার্ভিস টাকে দিয়ে দিচ্ছি আচ্ছা উনি কি চেয়েছে বলুন তো ওনার মূলত ওনার কাজের কাজটা কি ছিল ওর মূলত কাজটা হচ্ছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার কাজ ছিল হ্যাঁ মানে হচ্ছে ওয়ান কে সাবস্ক্রাইব এন্ড হচ্ছে ফোর কে ওয়াচ টাইম ওটা কমপ্লিট করতে হবে ফোর কে আবার স্যার এটা আমি পারবো কোনো প্রবলেম নেই আপনি রে পারবেন ইউটিউব মনিটাইজেশন কাজ করতে একটা তো sir YouTube channel okay okay ঠিক আছে আপনি ইয়েতে যান ইনবক্সে যান আপনার যে কনভারসেশন হয়েছে সেই ইনবক্সে হ্যাঁ মেসেজ বক্সে যান একদম প্রথম থেকে হ্যাঁ এই যে আচ্ছা সন্তোষ কুমার তাই তো কোথাকার বায়ার এনে ইন্ডিয়া স্যার ইন্ডিয়ার বায়ার স্যার বায়ারটা দেখাবো স্যার হ্যাঁ বায়ারটা দেখান তো একজনকে দিয়ে আগে একটা কাজ করেইছে যা দেখলাম আচ্ছা ইন্ডিয়ান বায়ার তাই তো আগে দিয়ে আচ্ছা এই রিভিউটা দেখলাম রিভিউটা দেখলাম তারপর স্যার আমি ওর সঙ্গে কথা বললাম আচ্ছা আচ্ছা আগে দিয়ে কাজ নিউ হলে আমি বায়ার হ্যাঁ। কখনো খারাপ হয় না ইন্ডিয়ান বায়ার বলে পাকিস্তানি খারাপ হয় এমন কোনো কথা নেই তো তাদের সাথে এখন কমিউনিকেশন করতে হবে সেটা সাবধানে করতে হবে এবং বুঝে শুনে করলে তার সাথে কাজ করা যায় আরামসে সেটা কোনো সমস্যা নেই যে ইন্ডিয়ান বায়ার বলে কারণ তবে কমিউনিকেশনের জন্য মানে মেন হল প্রবলেম হয় আপনাদের কমিউনিকেশন করার জন্য কমিউনিকেশন করেন তখনই উল্টো পাল্টা করবেন মানে কি আপনাদের মাথায় চিন্তা থাকে কি কোনো মতে কাজটা দিতে পারলেই হলো মানে আমি কেল্লা করে ফেলে যাকে বলে মানে বিশ্বজয় করে সেটাই সেটাই স্যার মানে কাজটা নিতে পারলে অর্ডারটা নিতে পারলেই একেবারে ব্যাস আমার জয় মানে জয়লাভ হয়ে গেল একেবারে এটাও চিন্তা ভাবনা ওকে ইনস্টোর চ্যানেল যে প্রথমে যান একদম প্রথমে গিয়ে দেখি মানে আমার রিকোয়েস্টটা আমি যেটা পাঠিয়েছিলাম সেটাও আমাকে ফরওয়ার্ড করেছে আচ্ছা আচ্ছা বায়ার আচ্ছা ওকে নিচে নামেন দেখি క్వార్టర్ పోయిద్దాము మీ దగ్గర আচ্ছা ওকে তারপর ইয়ে আপনি লিখেছে নিয়ে স্যার তারপর লিখেছে hello sir are there okay I am good okay available তারপর নিচে আপনার চ্যানেলটা চ্যানেলটা পাঠিয়েছে বলেছে আমার আমার চ্যানেলটা নিন আচ্ছা তো ওকে করতে বলেছে শিওর আই শিওর চ্যানেল আমি আমরা চ্যানেলটা আবার দেখে আসি তাই বললাম ওকে ওকে তো নিচে নামেন বললো বললো শিওর হুম বললো I post almost one video daily মানে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করে হ্যাঁ ইটস এ নিউ চ্যানেল আমি একটু মানে ইমপ্রেস করলাম এটা বলেছে ওকে তারপর এটা লিখলাম if you don't mind so may I save something ঠিক আছে আমি কি আপনাকে কিছু বলতে পারি বললো ইয়েস স্যার আমি বললাম যে sir you want only four K watch hour and one K subscribe right sir মানে এটা আমি জিজ্ঞেস করলাম যেটাই কি দিয়ে আমি বললাম যে স্যার আর ইউ অনলাইন থেকে চলে গিয়েছিল They will share you want only 4k watch hour and 1k subscriber right এটাও আমাকে পাঠাইলো হ্যাঁ দিয়ে আমাকে বললো এন্ড মনিটাইজেশন এটা কমপ্লিট হলে তো মনিটাইজেশনটা হয়ে যাচ্ছে অটোমেটিক একদম তারপর আমি বললাম ইয়েস স্যার অবভিয়াসলি ইয়েস ঠিক আছে আমি বললাম যে sir if you give me ten more dollars it will be very good sir আমি বললাম যে আরো যদি দশ ডলার বেশি দেন তাহলে খুব ভালো হয় because sir I will also complete আর মনিটাইজ হ্যাঁ মানে একটা অনুরোধ করলাম আমি দশ ডলারে বলেছিলাম বুঝতে পেরেছেন তো স্যার ফার্স্ট তারপর যে বললো let's make it fifteen dollar final হ্যাঁ আমি বললাম যে okay sir but I need time মানে আমি একটু সময় চাই এটার জন্য আমাকে একটু সময় দিতে হবে আমি মনে দুই তিন দিনের মধ্যে করে দিতে পারবো না তারপর স্যার হাউ লং টাইম এটা আমি বললাম মানে কত দিনের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে আমি বলছি as soon as possible I have few more channel আরো চ্যানেল আছে তাহলে দেবে বুঝতে পেরেছেন ওকে স্যার টেন ডেজ ও বললো যে বেশ ঠিক আছে উনি নট অ্যান ইস্যু কোনো প্রবলেম নেই after this if this is done properly এটা যদি ভালোভাবে কমপ্লিট হয় তাহলে you will have several work from me তুমি আলাদা কাজ পাবে আমার কাছ থেকে okay thank sir so I am sending you an offer okay sir hello sir are you there বলো ওকে আমি না অফারটা পাঠানোর জন্য বললাম ওকে অফারটা পাঠিয়ে দিলাম উনি অ্যাকসেপ্ট করে নিলেন তার ডাইরেক্ট ওখানে যা হয় মানে অর্ডার পেজে যা মেসেজ হয় ওকে ওকে ঠিক আছে তাহলে আপনার কনভারসেশন করাটা ভালো হয়েছে আপনার কনভারসেশনটা ঠিক আছে আপনি কাজ চালিয়ে যান আপনি অনেক ভালো কাজ করতে পারবেন আপনার কনভারসেশন ঠিক আছে ওকে তাহলে আপনার ন দিনের মধ্যে দশ দিনের মধ্যে আপনি তার চ্যানেলটা মনিটাইজেশন এবং one K one K subscriber এবং four K four K watch time দিয়ে দেবেন তাই তো হ্যাঁ কারণ হচ্ছে sir one K subscriber four K watch time না দিলে তো মনিটাইজেশন হচ্ছে না সেটাই বলছি ওই দিয়ে মনিটাইজেশন করিয়ে দেবে হ্যাঁ ওকে তাহলে এটাই তাহলে আপনার এখন দেখি স্যার আজকে রাত্রি আচ্ছা এবার যে আপনি হ্যাঁ। যে প্রথম কাজ পেলেন আমাদের এখানে যে ভর্তি হওয়ার পর আপনার এক মাসের মাথায় আপনি আপনার প্রথম কাজ পেলেন তো সেটা কোন অনুভূতি বলুন আপনার আমাদের এখানে আমাদের এখানে মানে- কাজ করে যে অনুভূতিটা হচ্ছে আমাদের সাপোর্ট সিস্টেমের সম্বন্ধে বলুন আমরা কিরকম ভাবে স্টুডেন্টদের শেখাই আমাদের এই সাপোর্ট সিস্টেম একদম মানে স্যার খুবই ভালো হ্যাঁ সমস্ত কিছু এ শেখানো হয় এখানে সেটার জন্য আরো বেশি উপকৃত হয় ওকে স্যার মানে কোনো কিছু খাপ খাওয়া করে দেয় না মানে একটু বললে আর একটু মানে ছেড়ে দিলে ঠিক আছে ওরকম কিছু হয় না এখানে সমস্ত কিছুই এ শেখানো হয় এটা আমার খুব ভালো লাগে এন্ড তার সঙ্গে সাপোর্টটা তো অবশ্যই হ্যাঁ মেন হলো মেন হলো কার শেখা পদ্ধতি থেকে সব থেকে বড় হলো সাপোর্ট যে সাপোর্টের অভাবে নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট ঝরে পড়ে যায় এটা সাপোর্ট পায় না একদম ঠিক আছে তাহলে আপনি আপনার প্রথম ফিনান্সিং এর যাত্রা শুরু করলেন মানে মানে ইয়ে মার্কেটে ইন্টারন্যাশনাল মার্কেটে আপনার প্রথম ফিনান্সিং যাত্রা শুরু করলেন গত পাঁচ একটা ইন্ডিয়ান অর্ডার আজকে ইন্ডিয়ান পাচ্ছেন কারণ কালকে আমেরিকান অর্ডার আমেরিকান ক্লায়েন্টের অর্ডার পাবেন একদম স্যার ইন্ডিয়ান হলো এটা তো একটা ফ্রিল্যান্সিং হ্যাঁ। এর কাজ ফ্রিল্যান্সিং এর আপনার যাত্রা শুরু হলো তো আপনার প্রতি অনেক শুভকামনা এবং আমাদের সবার দোয়া আপনার প্রতি রইল আপনি এভাবেই অনেক দূর আগিয়ে যাবেন এবং আমার আপনার প্রতি আমরা শুভকামনা জানাই এই হলো আমাদের ভিডিওটা এখানে আমি এখানে আমাদের তাহলে ভিডিওটা আপনার ভিডিওটা আমরা শেষ করলাম